আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল দুই দিন ধরে বিয়ে ও সন্তানকে ঘিরে বেশ কিছু গণমাধ্যমের শিরোনামে বিব্রত ঢালিউড নায়িকা অপবিশ্বাস এসব নিয়ে গভীর রাতে ফেসবুকে ভিডিও বার্তা দিলেন এই অভিনেত্রী এ সময় তিনি জানান সন্তান ও বিয়ে ঘিরে যে কথাগুলো শিরোনাম হয়েছে সেটা তিনি ভিন্নভাবে বলেছেন তবে তিনি কি বোঝাতে চেয়েছেন ভিডিওতে সে ব্যাখ্যা দিলেন ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে তিনি বলেন দুই দিন ধরেই দেখছি অনলাইনগুলোতে যেভাবে নিউজ নিউজের হেডলাইন হচ্ছে আমার ভুল সিদ্ধান্ত আমার সন্তানের মা হওয়াটা ভুল ছিল আসলে কথাটা আমি এভাবে বলিনি বা আমি এভাবে বোঝাতে চাইনি সর্বোপরি আমি বলতে চাই আমার সন্তানকে নিয়ে আমার জার্নি সব আপনারা দেখেছেন এবং জানেন কথার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত মতামত হিসেবে বলেছি অল্প বয়সে বিয়ে করে বাচ্চা নিয়েছি হয়তোবা এই সিদ্ধান্তগুলো কিছুটা ভুল থাকলেও থাকতে পারে কিন্তু বিশেষ করে আমার সন্তানের জন্য কখনোই কোনো ভুল নেই তার জন্য আমার ক্যারিয়ার সবকিছুই স্যাক্রিফাইস করতে রাজি আছি করছি আজকেও করব ভবিষ্যতেও করব বিগত দিনগুলোর সঙ্গে এটা আপনারা ভবিষ্যতেও মেলাতে পারেন এই সময় তিনি আরও বলেন আপনারা অনেকেই আমার চেয়ে আমার ছেলে জয়কে ভালোবাসেন সেখানে আপনারা আমার ইমোশনকে না বুঝে আমার কথাগুলো না বুঝে এভাবে না লিখলেও হতো আপনার যদি আমার ইমোশন না বুঝে লিখে থাকেন প্লিজ আপনারা সংশোধন করে নেবেন কথাটা আমি এভাবে বলিনি আর আমি কখনো এভাবে ভিডিও বাইট দিই না কিন্তু আমার মনে হয়েছে যেহেতু আমার পৃথিবী আমার সবকিছুর ঊর্ধ্বে সন্তান সেখানে আমি আপনাদের বোঝাতে পারিনি বা অন্যভাবে গিয়েছে আশা করব সংশোধন করবেন সত্য বলতে আমার পৃথিবী আমার জীবন সবকিছু মিলেই আমার সন্তান আব্রাম খান জয় আমার ছেলের জন্য যত স্যাক্রিফাইস করা যায় আমি করেছি করব হয়তোবা আমার ইমোশন না বুঝে লিখেছেন অনুরোধ করব ইমোশনটা বুঝে সুন্দর করে আপনারা লিখুন কলকাতায় ছয় সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অপবিশ্বাস অভিনীত আজকের শর্টকাট ছবিটি গায়ক নচিকেতা চক্রবর্তীর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মন্ডল এই ছবির প্রচারণায় অংশ নিতে সতেরোই আগস্ট কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন অপু ঢাকায় ফিরবেন আগামী শুক্রবার প্রচারণায় অংশ হিসেবে অপবিশ্বাস কলকাতার আনন্দবাজার পত্রিকার ছবি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কথায় উঠে এসেছিল তার ব্যক্তি জীবন প্রসঙ্গ সাংবাদিকদের একটা প্রশ্ন ছিল অপবিশ্বাসের কাছে জীবনের এই যাত্রা পথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন তোরে অপু বলেছেন অবশ্যই বলবো সাকিব খানের সঙ্গে বিয়েটা এত দ্রুত বিয়ে দ্রুত বাচ্চা সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি এটা সময় নিয়ে যদি করতাম বুঝে করতাম তাহলে ভালো হতো অপুর এই মন্তব্যই অনেকে ভিন্নভাবে লিখেছেন বলে মনে করে এই ঢাকাই সিনেমার নায়িকা